আসসালামু আলাইকুম আমাদের বৈরবে ছিনতাইকারীর উৎপাত দিন দিন বেড়েই চলেছে আজকে আমরা ঠিক এরকমই কিছু ঘটনা আবার পুনরাবৃত্তি করব ওকে আমরা যদি গুগলে গিয়ে বৈরব ছিনতাইকারী লিখে সার্চ দিই পরে আমরা ইমেজে গেলে ওকে এখানে দেখতে পারবেন যে কতগুলা চিন্তায় বৈরব ঘটেছে দেখেন সবগুলা চিন্তার ঘটনা ভৈরব ঘটেছে শুধু এই যে ঘটনাটা এই তিনটা ছেলে রিসেন্টলি একজনকে খুন করেছে নাম হচ্ছে ফারুক রিসেন্টলি দুই মাস আগের ঘটনা এখানে এই যে উনি হচ্ছে ফারুক ওকে আমরা যদি আরো কিছু দেখি যেমন হচ্ছে দেখেন এখানে এই যে এই লোকটা যে হচ্ছে ছিনতাইকারীরা ছুরির আঘাতে নিহত করেছে এটা ঘটেছে দুই হাজার বিশ সালের উনত্রিশ ডিসেম্বর রিসেন্টলি ঘটেছে প্রায় পাঁচ ছয় মাস আগের ঘটনা এটা তারপর ঘটেছে হচ্ছে এই যেমন ওই যে উনি হচ্ছে ফারুক আহমেদ সরি ফারুক খান এটা হচ্ছে গত দুই মাস আগের ঘটনা এপ্রিলের তেরো সতেরো তারিখের ঘটনা এটা তারপর যদি আমরা আরেকটা দেখি এই মহিলাটা তা তার ছেলেকে নিয়ে সে তার আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় করে তার ব্যাগে টান মানে ব্যাগে টান দিতে গিয়ে তাকে আহ, চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় পরে অবস্থা খুব গুরুতর ছিল তখন তাকে আহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তখন আল্লাহ রহমতে তিনি সুস্থ হয়ে যান এবং তার ছেলে হচ্ছে আহ, ওই সময় ট্রেনেই ছিল তারপর রেল কর্তৃপক্ষ তাকে তার মায়ের কাছে দিয়ে যান এটা হচ্ছে রিসেন্টলি ঘটনা দেখেন এখানে দেওয়া আছে পঁচিশে এপ্রিল দু হাজার একুশ সালের ঘটনা এটি দেখেন এটা হচ্ছে রিসেন্টলি ঘটনা অটো রিক্সা এটা হচ্ছে অটো রিক্সার চালককে হত্যা করে হচ্ছে রাস্তার পাশে কিশোরগঞ্জ রোডের রাস্তার পাশে ফেলে রেখে এসেছিল এটা হচ্ছে দু হাজার বিশ সালের ঘটনা তারপরে এই যে এখানে আরেকটা দেখেন যে চিন্তাইকারী আহ, ছিনতাইকারীর চুরি ডাকাতের ছিনতাইকারী কোন? এটা হচ্ছে দু হাজার আঠারো সালের ঘটনা যে এক চিন্তাইকারী এবং অন্য চিন্তাইকারীকে হত্যা করেছিল তারপর আমরা যদি এখানে আসি দেখেন আহ, অবশ্য এটা একটু অন্যরকম ঘটনা যে একজন বাচ্চা শিশুকে এক অটো ড্রাইভার খুন করে ফেলেছিল এটা হচ্ছে রিসেন্টলি ঘটনা যেমন দু হাজার একুশ সালের জানুয়ারিতে এই ঘটনাটা ঘটছে তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পারবো এখান থেকে এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে প্রবাল আহ, প্রবাল নামে এক কিশোর গ্যাং এর নেতাকে অন্য আরেক কিশোর গ্যাং এর নেতা আহ, অন্তর খুন করেছে তাই এখানে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারপর আমার আরো অন্যদিকে যাই এই যে এটা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক ঘটনা কারণ একদিনে ছয়জন খুন এটা হচ্ছে বৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে ঝগড়া লেগে তিনজন খুন হয়েছিল যদিও এটা পরবর্তীতে জানা গেছে যে দুইজন খুন হয়েছে আর একজন গুরুতর আহত এখন সে হসপিটালে আছে আর সাথে হচ্ছে যে বাসগাড়ি একজন ঝগড়া লেগে একজন খুন হয়েছে এবং ছিনতাইকারীর আঘাতে ওই দিন দুইজন খুন হয়েছে এর মধ্যে একজন হচ্ছে ফারুক খান যেটা হচ্ছে ভৈরব বাস স্ট্যান্ড খুন হয়েছে এবং অন্যজন অন্যজনের নামটা মনে নেই তাকে হচ্ছে খুন করে রাত্রে কিশোরগঞ্জ টু ভৈরব রোডে পাশে ফেলে আসছিল বস্তাবন্দি করে এই এই হলো আমাদের রিসেন্টলি ঘটনা তারপরে আরো অনেকগুলো ঘটনা আছে সবগুলা ঘটনা আসলে আনা সম্ভব হয়নি কারণ সবগুলো সোর্স অ্যাভেলেবেল আমার কাছে নাই তো এখন আমাদের একটাই দাবি যে আমাদের বৈরবকে চিন্তায় মুক্ত করা যে কিভাবে আমাদের বৈরবকে চিন্তায় মুক্ত করব আর প্রশাসন অবশ্যই এর একটা দৃষ্টান্ত দৃষ্টান্তর কোনো কিছু করবে যাতে আমাদের বৈরব চিন্তায় মুক্ত হয় কারণ আমরা প্রশাসনিকের আমরা প্রশাসনিকের অনেকগুলো ঘটনা দেখেছি যেগুলো আমার আর্টিকেলগুলোতে দেওয়া আছে আপনারা পড়লে বুঝতে পারবেন Thank you for watching my video.